তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় দুঃখ মাঝে রাখব ছেড়ে দেব না যাবো ব্রজের কুলে কুলে যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের না ধুলি যাব ব্রজের কুলে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তার ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তার চলে গেলে চলে গেলে যেতে দেব না না না যেতে দেব না তোমারই তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না তোমারই তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না তোমারই তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না তোমারই তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না দেব না তোমার তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না